তোমরা কান্নাকাটি করতেছ খবরদার শুনে রেখো এখন আমি শাহাদতের পেয়ালা পান করব আমার শাহাদতের পরে তোমরা উচ্চ বাচ্চ কোনো কান্না করবে না তোমরা মহিলা তোমাদের পর্দা করা খরচ তোমাদের কান্না যেন কেউ না শুনে আমার মৃত্যুর পরে তিও তোমরা তাজিয়া করবে না মাতন করবে না হাই হোসেন হাই হোসেন করে রোডের মধ্যে তোমরা চিল্লামিল্লা করবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি তোমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধরার উচিত করে যাচ্ছি আজকে সারা পৃথিবীতে ইমাম হুসাইন হুসাইন করে ইমাম হুসাইনের নামে তাজিয়ে পালন করছে এরা ইমাম হুসাইনের নসিহতের শত্রু ঠিক কিনা বলুন ইমাম হুসাইন নিষেধ করেছিলেন আমার শাহাদতের পরে তোমরা কেউ তাজিয়া করবে না মাতম করবে না আমি পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষ আমার শাহাদতের পরে আমার যারা আমাকে যারা ভালোবাসে আহলাবাইককে যারা ভালোবাসে তাদের খারাপ লাগবে তোমরা ধৈর্য ধারণ করবে আমার সুখকে শক্তিতে পরিণত করবে কিন্তু তোমরা তাজিয়া করবে না আজকে কি হচ্ছে একটা গোড়ার পুতুল বানিয়ে মিছিল করেছি আপনি কি মনে করেছেন একটি গোড়ার পুতুল বানিয়ে মিছিল করে ইমাম হুসাইনের সমস্ত দায়িত্ব শেষ করতে পেরেছেন এটা কি কারবালার ঘটনা নাকি কোনো রূপ রূপ কাহিনীর গল্প নাকি হ্যাঁ রূপ গল্পের কাহিনী মনে হচ্ছে ইমাম হুসাইন একা হাতে একটা শুধু নর্মাল একটা তরবারি ইমাম হোসাইনের কোলে দুধের শিশু আব্দুল্লাহ কোরআন মধ্যে আছে ইমাম হোসাইন এক ইমানিযুক্ত ক্ষুধার এক আহত চিতা সবার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কারো সাহস নাই ইমাম হুসাইনের কাছে যাবে একজন ইমাম পিছন থেকে মাথায় এত আঘাত করেছে ইমাম হুসাইন খুব পেয়েছে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে করেছে দেখো এই মানুষগুলা কত নিষ্ঠুর জালেমরা ক্ষমতার জন্য কত নিষ্ঠুর হতে পারে ইমাম হোসাইন অনেক আহত হয়ে গেলেন অনেক তৃষ্ণার্ত হয়ে গেলেন একটু পানির দরকার তাবুর মধ্যে পানি নাই পুরান নদীর দিকে আস্তে আস্তে হাঁটতে লাগলেন আমার সাথে এজিদ বাহিনী শত্রুতা থাকতে পারে আমার মা মাসুম বাচ্চারা কোনো অপরাধ করে নেই তাকে যদি আমি একটা ফোটা পানি যদি তার মুখে দিতে পারি আমার শিশুটা একটু শান্ত হবে সে ফোরার নদীর দিকে যেতে চাইল সাথে সাথে একজন হতবাগা ইমাম হুসাইনের সেই কোলের শিশুকে লক্ষ্য করে তিন মারল সেই তীর ইমাম হুসাইনের কোলে আবদুল্লাহর এক পাশে ঢুকে আর এক পাশে বের হয়ে গেল ইমাম হুসাইন আল্লাহকে বলো আমরা দেখো এই মাসুম বাচ্চার কোনো অপরাধ ছিল না এই মাসুম বাচ্চার কোনো গুণা নেই আজকে ছোট বাচ্চা নিষ্পাপ শিশুকে এইভাবে তীর মেরে আহত করে আজকে শহীদ করে ফেলল ইমাম হুসাইন এই কোলের শিশুটাকে এতক্ষণ পর্যন্ত আদর দিয়ে এত এতক্ষণ মায়া দিয়ে তাকে শান্ত করতে চেয়েছিলেন যে শিশুটি পানির জন্য চটপট করতেছিল ইমাম বাচ্চাটাকে এবার অন্যান্য সেই নিতর দেহ লাশগুলোর সাথে সময় দিলেন ইমাম হুসাইন এবার একা ইমাম হুসাইন এবার তারা কাকেররা মনে করলো ইমাম হোসাইন এখন মানসিকভাবে দুর্বল হয়ে গেছে একজন মানুষ এত কষ্টের ভিতরে স্থির থাকতে পারবে না হয়তো সে স্ট্রোক করেছে ইমাম হোসেন ইচ্ছুক করে দাঁড়িয়ে আছে এই দুঃখের কথা কাকে বোঝাবে আজকে দুঃখের কথা শোনার মতো কেউ নাই শুধু আছে আল্লাহ ইমাম হুসাইন মনে মনে জপে চলে জালেমদের বিরুদ্ধে বিচার দিচ্ছেন এবার ইমাম হুসাইন চিন্তা করলেন যুদ্ধ করার সেই শক্তি আমার তো নাই অন্তত এক ফুটা পানি আমাকে পান করতে হবে এবার ইমাম হুসাইন আবার একা একা ফোরান নদীর দিকে ঘোড়া নিয়ে দৌড় দিলেন আরেকজন হতভাগা ইমাম হুসাইনের খর্দন আলী শিকার করে তীর মেরে দিলেন ইমাম হুসাইনের পল্টন আলীতে তীরটা লেখে গেল ইমাম হুসাইনের কন্টন আলী থেকে আমার নবীজির সেই রক্ত আহলে রক্ত প্রবাহিত হতে লাগলো ইমাম হুসাইন রক্তাক্ত হয়ে গেলেন এবার সীমার দিল জলসান দশজন চৌক সৈন্য নিযুক্ত করলেন শুধু এই দশজনেই ইমাম হোসাইনকে চতুর্দিক দেখতে আক্রমণ করে তারা শহীদ করবে ওই দশজন যখন সামনে আসলো তারা সাজগোজ করে বিভিন্ন যুদ্ধ কৌশল অ্যাপ্লাই করে ইমাম হুসাইনকে আক্রমণ করার জন্য চেষ্টা করলো আল্লাহ পাক ইমাম হুসাইনের ভিতরে এমন একটা শক্তি দান করলেন ইমানে শক্তি দান করলেন হযরত ইমাম হুসাইন সাধারণ সেই তরবারে দিয়ে ওই দশজনকে জাহান্নামে পাঠিয়ে সামনের দিকে এগোতে লাগলেন এমন ভাবে হত্যা করতে লাগলেন যে সামনে এসে সেই সাথে সাথে দুই টুকরো হয়ে যায় ইমাম হুসাইন এভাবে অসংখ্য এই জালিমদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়েছিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সমস্ত জালেমরা অবাক হয়ে গেল এই সেই কি এক মহামানব যাকে দেখতে মনে হয়েছিল সে কিছুই করতে পারবে না শরিক হবে কিন্তু মাতানত তারা করবে না যতক্ষণ পর্যন্ত শরীরে এক মোনা হুসাইনি রক্ত প্রবাহমান রয়েছে উচ্চ দিয়ে বলুন ইমাম হোসাইন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যান এবার জিলসং জিল জিলজাউসন ঘোষণা দিল ইমাম হুসাইন একা নয় তোমরা এখানে যারা শূন্য দেখে দেখে তামাশা দেখতেছ তোমাদের কি কোনো দায়িত্ব নাই তোমরা কি রাষ্ট্র কোষাগার থেকে মাসিক বেতন পাও না সেই সেই কুকুর গুলাকে লেলিয়ে দিল ইমাম হুসাইনের উপর সকালে ইমাম হুসাইনকে একযোগে হামলা করে ইমাম হুসাইনকে তরবারে দিয়ে বর্ষা দিয়ে এমন ভাবে আঘাত করতে লাগলো ইমাম হুসাইনকে তরবারে দিয়ে বর্ষা দিয়ে এমন ভাবে মারতে লাগলো মারতে মারতে ইমাম হুসাইনের শাহাদত পার করে ইমাম হুসাইনের শরীরের ভিতরে তেত্রিশটি বর্ষার আঘাত তেত্রিশটি তরবারের আঘাত ইমাম হুসাইনের গায়ে লেগেছে ইমাম হুসাইন শহীদ হয়ে গেল এবার সীমার বলল ইমাম হুসাইনের মাথাটাকে দেহ থেকে আলাদা করে দাও কেউ সাহস নাই হাওলা সেই ইতিহাসের পাতায় নাম লেখার জন্য দৌড়ে গেল ইমাম হুসাইনের মাথাটাকে দেহটাকে আলাদা করবে যখন ইমাম হুসাইনের সামনে গেল তার হাত পাগুলো অবশ হয়ে গেল সে কিছুই করতে পারছে না তখন সেনারি বিনানস নিজেকে বীর এজিদের সামনে বীর হিসাবে জাহির করার জন্য পুরস্কার লাভ করার জন্য সেই এই কুখ্যাত হতবার তরবার দিয়ে ইমাম হুসাইনের মাথাটাকে দেহ থেকে আলাদা করে ফেলে এরপরে সীমার ঘোষণা দিল তোমরা এই দেহটাকে গোড়া দিয়ে তোমরা সবাই ঘোড়ার পাও দিয়ে সবাই মারিয়ে দাও এবং ঘোড়ার পাও দিয়ে ইমাম হুসাইনের দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেললো তাতলা করে দিল উচ্চ আওয়াজ দিয়ে বলল নাউজবিল্লাহ এবং আহল বাইতের সেই মাথাগুলোকে বর্ষায় মাথায় করে স্লোগান দিয়ে দিয়ে তাদের কাছে গেল ইবনে জিয়াদকে খুশি করার জন্য আমি সেদিকে অনেক ঘটনা সেদিকে আর যাচ্ছি না কিন্তু একটা কথা ইতিহাস বলে দেয় ইমাম হুসাইনের সাথে যারা বেয়াদবি করেছে ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করে সেই সারা জীবনের জন্য তার পরিবারকে এই পৃথিবীর ক্ষমতার মসনদে বসাতে চেয়েছিলেন আল্লাহ পাক দুই বছর আট মাস করে ইয়েজিদকে একটা কঠিন রূপ দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সকলে অন্ধ হয়ে প্যারালাইসিস হয়ে ছয় মাসের ভিতরে সকলে আল্লাহর আজাব নিয়ে অভিশাপ নিয়ে তারা এই পৃথিবী থেকে জাহান নামে চলে গিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ আর কিন্তু এই কারবালা প্রান্তরে হজরত ইমাম হুসাইন শহীদ হয় নাই হুসাইন সৈনিকরা তাদের রক্ত জেগে উঠেছে তাদের চেতনা জেগে উঠেছে আজ পর্যন্ত সারা পৃথিবীতে এই আশুরার দিনে ইমাম হুসাইনের জন্য লক্ষ হুসাইনি সৈনিক তার আজকে যদি ইমাম হুসাইনের সেই সুন্নতকে পালন করার জন্য কোন একজন বিশ্বস্ত নেতা যদি ডাক দেয় লক্ষ মানুষ ইমাম হুসাইনের পক্ষে এই জালেমদের বিরুদ্ধে জেহাদ করার জন্য এখন প্রস্তুত আছেন দিক কিনা বলুন আল্লাহ পাক আমাদেরকে সারা জীবন আমাদের ছেলে মেয়ে নাতি নাতি সকলকে ওসিয়ত করে যাব সারা জীবন আহল বাইককে যেন ভালোবাসে আহল বাইককে যেন শ্রদ্ধা করে আমার নবীজি বললেন যারা আমার আহল বাইককে ভালোবাসবে এবং তাদের সাথে হাউজের কাউসারে আমার সাথে সাক্ষাৎ হবে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক এই কারবালার এই ঘটনা থেকে আমাদেরকে ইমানে শক্তি ইমানে বলে বলিয়ান হওয়ার তো অভিজ্ঞান করুন জালিমের সামনে মাতামত নয় হুসাইনের আদর্শ হবে মুসলিমের আদর্শ মুসলমানদের আদর্শ আল্লাহ তো অভিজ্ঞান করুন